আমার বুকে জ্বালা মনে জ্বালা জ্বালায় অন্তরে ও তুই প্রেম শিখায়া চাইরা গেলি বুকে আঘাত দিয়ে আমার বুকে জ্বালা মনে জ্বালা জ্বালায় অন্তরে ও তুই প্রেম শিখায়া চাইরা গেলি বুকে আঘাত দিয়ে আর কত তুই কষ্ট দিবি রে আর কত তুই পুইরা মারবি রে আর কত তুই কষ্ট দিবি রে আর কত তুই পুইরা মারবি ছিলাম না রে তুই পাগল করলি পাগল কইরা তুই এখন কার বুকে রইলি পাগল আমি ছিলাম না রে তুই পাগল করলি পাগল কইরা তুই এখন কার বুকে রইলি কই হারাইলি বেমান পিয়া একলা তুইয়া মোরে এই কিরে তোর ভালোবাসা কান্দাইল আমারে ওই হারাইলি বেমান পিয়া একলা তুইয়া মরে এই কিরে তোর ভালোবাসা কান্দাইল আমারে আর কত তুই কষ্ট দিবি রে আর কত তুই কত তুই কষ্ট দিবি রে আর কত তুই পুইরা মারবি পুরতে পুরতে করলি রে সাই আমার দেহুটারে এত কষ্ট সইব কেমনে ভাবলি না তুই মরে পুরতে পুরতে করলি রে সাই আমার দেহুটারে এত কষ্ট সইব কেমনে ভাবলি না তুই মরে পুরতে পুরতে ধ্বংস করলি আমার জীবন শুনবি একদিন চইলা গেছি আমি চিরতরে পুরতে পুরতে ধ্বংস করলি আমার জীবনটারে শুনবি একদিন চইলা গেছি আমি চিরতরে আর কত তুই কষ্ট দিবি রে আর কত তুই পুইরা মারবি রে আর কত তুই কষ্ট দিবি রে আর কত তুই কুইরা মারবি রে আর কত তুই কষ্ট দিবি